হ্যালো গাইজ আসসালামু আলাইকুম welcome to Sakib official TeachBD তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও একটি এডিটিং ভিডিও নিয়ে আপনারা সবাই জানতে চাইছেন যে এলাইট মোশনে কিভাবে এডিট করা হয় তো আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি এলাইট মোশনে কিভাবে ট্রেনিং ভিডিও এডিটিং করবেন আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে এক্সামেল ফাইলটি আছে ওইখান থেকে এক্সামেল ফাইলটি ডাউনলোড করে নিতে হবে এ হচ্ছে এক্সামেল ফাইল এক্সএমএল ফাইলে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশন আসার পরে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে এই যে উপরে এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে ইলাইট মোশনে ক্লিক করতে হবে ইলাইট মোশনে ক্লিক করার পরে ইলাইট মোশনে আপনার এক্সএমএল ফাইলটি চলে যাবে চলে যাবেন ইলাইট মোশন অ্যাপসে যাওয়ার পরে প্রজেক্টে ক্লিক করবেন প্রজেক্টে যাওয়ার পরে আপনার এক্সিমেল ফাইলটি এখানে সিলেক্ট করবেন তো এক্সিমেল ফাইলটি নেওয়ার পরে এক্সিমেল ফাইলটি নেওয়ার পরে এখানে আমি আগের করে রাখছি তো আপনি এখানে আসে এখানে চাইলে আপনি ভিডিও দিতে পারবেন চাইলে আপনি ফটো দিতে পারবেন তো আমি এখানে ফটো দিয়েই এডিট করব তো আমার ফটো আগে দেওয়া আছে তো আমি কিভাবে দিব ওইগুলা দেখাচ্ছি আমি প্রথমেতে প্রত্যেকটি লেয়ারে প্রত্যেকটি লেয়ারে এভাবে ফটোগুলা সিলেক্ট করবে এক্সিমেল ফাইলে এভাবে লেয়ার দেওয়া থাকবে তো আপনি এভাবে লেয়ারগুলোতে ক্লিক করে আপনার চাইলে ভিডিও দিতে পারেন চাইলে পিক দিতে পারেন প্রত্যেকটি লেয়ারে এভাবে ফটো সিলেক্ট করে বা ভিডিও সিলেক্ট করে দিয়ে দিবেন প্রত্যেকটি লেয়ার এভাবে আমি দিয়ে রাখছি এবার প্রত্যেকটি লেয়ারে দিতে হবে দেওয়ার পরে এই প্লাস আইকনে যাবেন যাওয়ার পরে মিডিয়াতে ক্লিক করতে হবে তারপরে আপনার যে এক্সামেল ফাইলের যে মিউজিকটা আছে ওই মিউজিকটা সিলেক্ট করতে হবে এখানে তো আমি এখানে মিউজিকটা সিলেক্ট করব তো দেন আপনি এখানে মিউজিক লেয়ারে ক্লিক করতে হবে মিউজিক লেয়ারে ক্লিক করার পর এখানে এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করতে হবে তো এখানে এক্সট্রাট ভিডিও নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করার পর আপনার যেই ভিডিও মিউজিকটা আলাদা হয়ে যাবে তো এখানে আপনি ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন তো এখানে আমাদের কিন্তু ভিডিও এডিটিং শেষ তো এভাবে উপরে অপশনটিতে ক্লিক করে ভিডিও সেভ করে নিতে হবে তো আশা করি সবাই পারবেন একদম সহজভাবে এডিট করা যায় লেট মোশন দিয়ে সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও এডিটিং নিয়ে আসব তো সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ